সিলাই আমার কৃপণ জীব ওরে বাবা এক এক সময় এক একটা কথা মার্কেটে সারি তাহিল মুখ দিয়ে জিদে বাইরে ইডি মার্কেট ফা কেন আধুনিক ছেলে তো ফাম দিস না ভাম দিস না চলে জালালি সাধনা চলে ভবের বাতি লক্ষ চক্ষুর অন্তরালে নিভে চলে কাব্য চর্চা তপস্যার রেওয়াজে ধ্যানে মগ্ন গানটা আবার গাতো আবার গা গানটা গা শুনি তাহিরে কাকু আপনাকে গানটা আবার গাইতে বললো মোশারুফ কাকু চলে বলে জালালি সাধনা চলে ভবের বাতি লক্ষ চক্ষুর অন্তরালে নিভে চলে কাব্য চর্চা তপস্যার রেওয়াজে ধ্যানে মগ্ন বাইরে তুই এখন আমার চোখের সামনে থেকে যা জলদি যা নাহলে বললাম খবর আছে আর তুই গানটা ধরবি না গান গাবি না যা তাহিরে কাকু আপনাকে চলে যেতে বলছে আবার গানও গাইতে মানা করছে আপনি কিছু বলেন আমি কি কাউকে গালি দিয়েছি না তাহিরি কাকু ঢং করবি না ঢং করবি না হ্যাঁ, বসেন বসেন বসে যান বসে যান বসেন বসেন এই যে দর্শক ভাইরা আপনারা কে কোথায় আছেন তাড়াতাড়ি আমাদের এই ভিডিও সামনে বসে পড়ুন কারণ তাহিরি কাকু এখনই আমাদেরকে বসতে বলল ঠিক আছে যাও একাধিক বাবার একমাত্র সন্তান যার গিরাই গিরাই এবং কি শিরাই শিরাই রয়েছে রক্তের কোনায় কোনায় শুধুমাত্র বাবা আর বাবা তার মুখ থেকে আমরা শুনব তাহিরিকা কু আপনি শুরু করে দেন আজকে তো দেখতেছি শুধু বাবার নামে জিগির কাল বাদে পরশু দেখবো চাচা জেঠাই খালু ও জিগির বের হয়ে গেছে একদিন রাস্তাঘাটে আমার দেখা হইলে তুমি খালু কেমন আছো কেমন হবো আমাকে তো কি মনে হয় আমি কি ভয় পাওয়ার ছেলে আচ্ছা মোশারফ কাকু তাহিরি কাকু হঠাৎ করে এইভাবে এই রকম করে এত ভাইরাল হওয়ার কারণ কি এতটা চুপার নাচ গান করে গান গায় স্টেজে উঠি মাইক্রোফোন ধরে কুকুর কুকুর করে দুগা কাশি দেয় তাহলে মোশারফ কাকু চলো একটু তাহিরি কাকুর স্টেজের গান শুনে আসি আমি বারো তোমায় ভালোবাসি তুমি অবসর পাইলে আসিও তুমি অবসর পাইলে আসিও এগুলো আমরা পাইছি মার্কেট থেকে কারণ তাহিরি কাকু যেটাই মার্কেটে সারে সেটাই ভাইরাল হয়ে যায় সিলাই মার্কেট বন্ধ যাব হ্যাঁ। বাবা এক এক সময় এক একটা কথা মার্কেটে সারি তাহিনী মুখ দিয়ে বাইরে মার্কেট ফা কেন আধুনিক ছেলে তো দিস না দিস না ওকে তাহিরি কাকু আর পাম দেব না তবে তাহিরি কাকু আপনাকে বলে একদিন এক পোলা বলেছিল যে বিড়ি খাওয়ার দোয়া কোনটা আপনি একটু দোয়াটা বলেন তো দেখি কারণ একবারে এমনি দিন আমার কাছে হুজুর বিড়ি খাওয়ার দোয়া কোনটা আমি কই জীবনে কত দোয়া পড়ছি বাবা বিড়ি খাওয়ার দোয়া তো পাইছি না হে কো আল্লাহ বারেক লানা ফি মা বিড়ি টানা মিথ্যে কথা মিথ্যে বলছিস তাহরিকা কো আপনি একটা ডাহা মিথ্যা কথা বললেন আমি কোনোদিনও শুনিনি যে কোনো ব্যক্তি কোনো হুজুরের কাছ থেকে বিড়ি খাওয়ার দোয়া জিজ্ঞাসা করতে বাজান একটু মাঝে মাঝে একটু আমি না খুলে ঘুমাই ফোর বোঝেন না আচ্ছা তাহিরি কাকু আপনি নাকি বসেন বসেন জিগিরটার ইংলিশ ভার্সন বের করেছেন একটু বলেন তো দেখি down, sit down, everybody, sit down. জীবনে অনেক বড় বড় গাধা দেখেছি এই তোমার মতো এত বড় গাধা দেখি নাই এত বড় গাধা দেখাও সৌভাগ্যের ব্যাপার ও জিহাদি কাকু আপনার কাছ থেকে একটু জানতে চাই যে কিভাবে তাহেরি কাকু জিগিরি করে তাহেরি কাকুর জিগিরিটার মডেল শুধুমাত্র আপনি ভালো দেখাতে জানেন তাই আপনার কাছ থেকে একটু দেখতে চাই প্লিজ একটু দেখান এইটা যদি জিকির হয় তো কুত্তার ঘেউ আওয়াজ কোনটা আজকের এই ভিডিওটি সম্পূর্ণ এডিটিং এর মাধ্যমে বানানো হয়েছে আপনাদের বিনোদন দেওয়ার জন্য তাই কেউ সিরিয়াস ভাবে নেবেন না আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না আর আমার ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশের বেলাইকনটি বাজিয়ে রাখবেন যাতে পরবর্তী ভিডিও পেতে আপনাদের কোনো সমস্যা না হয় ধন্যবাদ সবাইকে